ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি মোরা একটি মুখ প্যাকেটে কম চুরি করবে কিন্তু বানাচ্ছে মনে হচ্ছে না না ওরা খাইতে বলে আরো মানে জায়গা লাগবে সামনে সরবো এই তুষার সুন্দর হচ্ছে তো আমরা এঙ্গে করব আমরা করব আমরা প্র্যাকটিস বাবা বাবা তুমি

দিচ্ছি কিন্তু হ্যাঁ অবশ্যই না আমার একটা ইয়া হয়ে গেছে মজা পেলাম দেখে মজা পেলাম দেখে মজা পেলাম মজা মনোরম আমরা ধন্যবাদ জানাচ্ছি